সেনাবাহিনীকে নিয়ে অপরাজনীতির চেষ্টা এবং তাসনিম খলিলদের নোংরা খেলা দেশের বাইরে বসে বিদেশিদের টাকায় বাংলাদেশকে নিয়ে অব্যাহত ষড়যন্ত্র করে যাচ্ছে ডক্টর কামাল হোসেনের জামাই ডেভিড বার্গম্যান ও তাসনিম খলিল চক্র অনলাইনে ছদ্মবেশে নেত্র নিউজ নামক প্রোপাগান্ডা মেশিনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নিয়েও নিয়মিত উস্কানি দিচ্ছে তারা দুর্নীতি ও নৈতিক স্খলনের কারণে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের মাধ্যমে সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা চালাচ্ছে এই চক্রটি ইউটিউবে কয়েক মাস ধরে টানা উস্কানিমূলক বক্তব্য দিয়ে তরুণ সেনা কর্মকর্তাদের মধ্যে বিদ্রোহ ছড়ানোর অপচেষ্টা করছে চাকরিচ্যুত শহীদুদ্দিন খান অর্থ পাচার ভূমিদস্যুতা ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার দায়ে যাবজ্জীবন দণ্ড প্রাপ্ত আসামি সে বিএনপি নেত্রী পাপিয়ার ঘনিষ্ঠ এই ব্যক্তি এখন বিদেশে বসে বিএনপি জামায়াতের সিন্ডিকেটের হয়ে দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত হয়েছে আর এই চক্রটির অপচেষ্টাকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে কাজ করছে তাসনিম খলিলের নেত্র নিউজ